নিরপেক্ষ থাকে না সেখানে ধর্মীয় স্বাধীনতা রিলিজিয়ান ফ্রিডম আর থাকে না তোমরাই তো বলো আমরা ধর্ম নিরপেক্ষবাদ আমরা সেকুলার সেকুলার যদি হও জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার বোনের হিজাবে তোমাদের হামলা কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার নামাজ বাইদের উপর আক্রমণ কেন যদি তোমরা নিরপেক্ষবাদ হও তাহলে জয় শ্রী স্লোগান দিয়ে আমার মা বোনদের উপর তোমরা হায়নার মতো কেন ঝাঁপিয়ে পড়ছো ঠিক কিনা বলুন নিরপেক্ষতাবাদ স্লোগান দিচ্ছ এটা কাজে পরিণত করো আজ থেকে যেন ভারতের কোন মাটিতে আমার বোনের হিজাবে যেন কারো হাত না লাগে কোরআনে যেন কারো হাত না লাগে ইসলামের কোরআনে ইসলামের বিধানে তোমাদের নকর থাবা আমরা দেখতে চাই না ঠিক কিনা বলুন আমার ভারতের সেই বোন মান্ডি এলাকায় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের একজন ছাত্রী মুসখান খান বিনতে মোহাম্মদ হোসাইন খান আজকে যে বোনের কথা না বললে আমরা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব আপনারা দেখেছেন এক সপ্তাহ ধরে সমস্ত ভারত জুড়ে মুসলমানদের হিজাব নিষিদ্ধ করার জন্য কিছু গেরুয়া উত্তরীয় পরিহিত কিছু হিন্দু ডানপন্থী উগ্রপন্থী হিন্দু যুবকেরা সারা ভারত জুড়ে হেজাব বিরোধী আন্দোলন করছে কেন জানেন কেন এটা কোন মাস এটা ফেব্রুয়ারি মাস এই মাসের চোদ্দ তারিখ তাদের এটা ভালোবাসা দিবস নজবিল্লা বললেন না তার ভালোবাসা দিবসকে সামনে রেখে হেজাব বিরোধী আন্দোলনে মেতে উঠেছে যে ভারতের মাটিতে কেউ হিজাব করতে পারবে না নওয়াজবিল্লা বলেন হিজাব এটি ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ নারীর পর্দা আর নারীর পর্দা এটা হচ্ছে নারীর স্বাধীনতা ইসলাম দিয়েছে তুমি তোমার চেহারাকে ঢেকে রাখবে পর পুরুষের খারাপ দৃষ্টি থেকে তোমার চেহারাকে তোমার সেই নৌরানি চেহারাকে তুমি তোমার এই তুমি হেফাজত করবে ইসলাম সেই অধিকার নারীকে শুধু দান করেনি মুসলমানদের সকল মা বোনদের জন্য ফরজ করে দিয়েছেন এটি যে ফরজ বিধান আজ এক সপ্তাহ ধরে হেজাব বিরোধী আন্দোলন চলছে আমার বোন মুস্কান দ্বাদশ শ্রেণীর ছাত্রী একটি কোমলমতি বোন মুসলমান ফ্যামিলির একটা মেয়ে যিনি ইসলাম ফ্যামিলিতে ইসলাম পরিবারে তিলে তিলে গড়ে উঠেছেন সারা জীবন তিনি ফর্দা করে হেজাব করে স্কুল করেছেন স্কুল পাড়ি দিয়ে কলেজে গিয়েছেন জীবনে কোনো দিন হিজাব ছাড়া সে কোনো দিন কলেজে যায়নি আমার সেই বোন মুস্কান এই সপ্তাহ মঙ্গলবারে সেই কলেজে গেল নিজেই বাইক চালিয়ে হিজাব পরে তার পিঠের ভিতরে তার বই কাতার ব্যাগ রয়েছে সেই বাইককে থামিয়ে যখন নামলো কলেজে ডুববে দেখে সেখানে সে গেরুয়া পরিহিত হিন্দু উশৃঙ্খল যুবকেরা তাকে দেখে তার হিজাব দেখে জয় শ্রীরাম জয় শ্রীরাম আওয়াজ করে উল্লাস করছে তারা ওই মেয়ের দিকে ছুটে যাচ্ছে হায়ানার মতো প্রচুর মতো সেখানে কেউ নাই সেখানে আমার বোন মুস্কান একাই ছিল কেউ নাই পাশে সেই সাথে সাথে এই শত এই হায়ানার এই অত্যাচারী যুবকদের বিরুদ্ধে আমার বোন মুস্কান একজন বাগিনী হয়ে সবার সামনে আঙ্গুল উঠিয়ে বলে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার বোনের এই সাহসের জন্য আজকে পৃথিবীর সমস্ত অনলাইন মিডিয়াতে আমার মুস্কান বোন আজকে প্রশংসার মধ্যে বাসতেছে ঠিক কিনা বলো আমরা জীবনে কত আল্লাহ আকবার বলেছি আমাদের আল্লাহ একবার কতটুকু কবুল হয়েছে জানি না আমার বোন মৃত্যুর মুখো মুখে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে চিৎকার করেছেন কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন সারা বিশ্ববাসী আজকে যিনি প্রশংসার মধ্যে বাসতেছেন আমার বোন মুস্কান জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বোন মুস্কান এই শত এই গেরুয়া পরিহিতা হিন্দু উগ্রপন্থীর সামনে আল্লাহ আকবার চিৎকার দিয়ে আল্লাহর আওয়াজকে সমস্ত ভারতবর্ষকে চ্যালেঞ্জ চড়ে দিয়েছে এবং তিনি বলেছেন এই হিজাব রক্ষা এটা আমাদের অধিকার আমি হিজাব রক্ষার লড়াই আমি এগিয়ে যাব আমি কান্ত হব না আমরা মুসলিম মেয়েরা হিজাব পড়ে স্কুল কলেজ আমরা যাব এবং আমরা শিক্ষিত হতে হবে এবং এই হিজাব করে আমরা স্কুল কলেজে যাব এটা আমাদের ব্যক্তিগত অধিকার এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার এটা আমাদের ধর্মীয় অধিকার ঠিক কিনা বলুন বাইর আমার বন্ধুরা আমার মুস্কান বোনের সেই ভিডিও সারা পৃথিবীর যে সমস্ত মুসলিম বোনেরা পর্দা বোঝে না পর্দা কি জিনিস বুঝতে চাই না আপনার মুখের একটা পর্দা সারা পৃথিবীর বেমানদের বিরুদ্ধে একটি জেহাদ সারা পৃথিবীর বেমানদের বিরুদ্ধে একটি অ্যাটেম বোমা একটি পারমাণবিক বোমা সেটা আজকে আমার মুস্কান বোন দেখিয়ে দিয়েছে আল্লাহ আকবর ধনী এবং আমার বোনের হিজাব সারা পৃথিবীর জন্য একটা পারমাণবিক বোমা হয়ে আছে ঠিক কিনা বলুন এবং ভারত বাধ্য হয়েছে তারা রায় দিয়েছে এবং আজ থেকে এই মুস্কানের কারণে সমস্ত মেয়েরা হিজাব পড়ে তারা স্কুলে প্রবেশ করতে পারবে অবস্থায় বলুন সুবাহান আল্লাহ এবং সাথে সাথে ভারতের জমিয়ত ওলামার সভাপতি আল্লামা মাহমুদ মাদানি পাঁচ লক্ষ রুপি হিসাবে আমার বোনকে পুরস্কার দান করেছেন সেই পুরস্কার আমার বোনের হাতে পৌঁছে গিয়েছে মাথায় তাস পরিয়ে সারা পৃথিবীর মধ্যে একজন লড়াকু সৈনিক বাহিনী আমার মুস্কান বোন আল্লাহ তুমি এই বোনের সেই জাগরণের মধ্য দিয়ে বিশ্বের মুসলমানকে তুমি এক খাতারে এনে দাও এবং মুসলমানদের সকল ভেদাভেদ ভুলে দাও ভাই আমার বন্ধুরা আমার আমার বোনের এই কাজকে আমরা আন্তরিকভাবে আমরা সাপোর্ট করি এবং বাংলাদেশেও আমরা দেখি বিভিন্ন স্কুল কলেজে হিজাব পড়ার কারণে আমার বোনরা স্কুল কলেজে প্রায় সময় লাঞ্ছিত হচ্ছে অপমানিত হতে হচ্ছে তাদের হেজাব টেনে নিয়ে ফেলা হচ্ছে সুতরাং আমরা ভালোবাসা দিবসকে আমরা ঘৃণা জানাই এটা প্রত্যাখ্যান করি বা এই ভালোবাসা দিবস ইসলামের কোনো অংশ নয় এটি বিজাতীয় সংস্কৃতি ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের আমাদের মা বোনেরা হিজাব পরে ঘর থেকে বের হবে হিজাব পরে স্কুলে যাবে এটি আমাদের মুসলমানদের ধর্মীয় অধিকার এই অধিকার আমার মা বোনদেরকে ফিরিয়ে দিতে হবে এবং হিজাব পরার কারণে যদি আমার মা বোনদেরকে কেউ যদি লাঞ্ছিত করে এটা ইফটিজিংয়ের মধ্যে ইফটিজিংয়ের মধ্যে ইফটিজিং আইনে ফেলে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি ঠিক কিনা বলুন বাইরে আমার বন্ধুরা আমার আজকের পৃথিবীতে হঠাৎ করে আল্লাহ পাক তার নূর আল্লাহর শক্তিকে দেখিয়ে দিলেন যারা দেখেছেন আমার বোনের পাশে কেউ নেই তিনি কিভাবে হঠাৎ করে এতগুলো যুবকের সামনে আল্লাহ আকবার বলে চিৎকার করলো কেউ ছিল না আল্লাহ ছিল আল্লাহ বলছে আমি তোমার সাথে রয়েছি পৃথিবী তোমার সাথে কেউ নাই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কেউ ছিল না আমি একা ছিলাম আমার মোহাম্মদ আরবির সাথে কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম মুস্কান তোমার সাথে আমি আল্লাহ আছি তুমি আমার নাম ধরে চিৎকার করো তোমার বিজয় আমি নিশ্চিত করে দিব চিৎকার দিব হার সুতরাং আমার চুক্ত বন বিজয় লাভ করেছে আর তোমরা যারা সেখানে আমার বোনের বিরুদ্ধে লেলিয়ে গিয়েছ তোমাদের মুখে কালিমা পড়েছে তোমাদের মুখে কালি চুন পড়েছে তোমরা পরাজিত হয়েছ আল্লাহ দেখিয়ে দিলেন আল্লাহর নাম যার সাথে থাকবে আল্লাহ পাক তাকে বিজয় দান করবেন আমি সর্বশেষ বলে যাই আমাদের মুসলমানদের ইতিহাস সেই ইতিহাস মুসলমানদের গায়ে হাত দেবে না মুসলমানদের গায়ে যদি হাত দাও মুসলমান আরো দ্বিগুণ হয়ে মুসলমানদের সেই জাগরণ সৃষ্টি হবে ইসলামের বাতি আরো জলে উঠবে ঠিক কিনা বলুন এটা আমার কথা নয় আল্লাহ পাক বলে দিলেন ইউরিদুন মুখে ফুৎকার দিয়ে ইসলামের হেজাবকে তোমরা নেবিয়ে দিতে চাও কোরআনের আলোকে তোমরা নেবিয়ে দিতে চাও তোমরা যতই ইসলামের আলোকে ফু দিয়ে ফুৎকার দিয়ে নিবিয়ে দিতে চেষ্টা করবে আল্লাহ বলেন আমি আমার ইসলামের নূরকে সারা পৃথিবীতে আরো প্রজ্বলিত দান করব ভাইর আমার বন্ধুরা আমার বদরের যুদ্ধে আমার নবীর ডানে বামে পিছনে মাত্র তিনশো তেরো জন ছিল কাফেররা মুসলমানদের গায়ে হাত তুলেছে ওদের ময়দানে মুসলমানদের সংখ্যা এক হাজার হয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা বলুন যেখানে ওদের ময়দানে এক হাজার ছিল সেখানে খন্দকের ময়দানে মোতার ময়দানে মুসলমানদের সংখ্যা তিন হাজার আর যখন মক্কা বিজয় হয় তখন মুসলমানদের সংখ্যা হয়ে যায় দশ হাজার ঠিক কিনা বলুন সুতরাং মুসলমানদের গায়ে হাত দেবে না মুসলমানদেরকে গায়ে যদি হাত দাও তাহলে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে দিন দিন আরো বেড়ে যাবে এবং সারা পৃথিবী এই মুস্কান বনের সেই আল্লাহ আকবরের ধ্বনি এবং হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে যে প্রতিবাদ ওই প্রতিবাদের ধ্বনি সারা বিশ্ববাসের কাছে পৌঁছে গিয়েছে শুধু মুসলিমরা নয় আমরা দেখেছি লাইভের মধ্যে এসে হিন্দুরা খ্রিস্টানরা ইহুদিরা এই ভিন্ন কাজের প্রতিবাদ করেছে এবং তারা বলছে ভারত একটি নিরপেক্ষ রাষ্ট্র ভারতের পতাকাতে তিনটা রং আছে এই তিনটা রং সমানভাবে দেখা এটা ভারতের সংবিধান যদি সেখানে হিজাবের বিরুদ্ধে যদি সেই যুবকরা যদি লেলিয়ে পড়ে যুবকরা যদি হিজাবকে আক্রমণ করে তাহলে সেটা ধর্ম নিরপেক্ষ থাকে না সেখানে ধর্মীয় স্বাধীনতা রিলিজিয়ান ফ্রিডম আর থাকে না তোমরাই তো বলো আমরা ধর্ম নিরপেক্ষবাদ আমরা সেকুলার সেকুলার যদি হও জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার বোনের হিজাবে তোমাদের হামলা কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার নামাজ বাইদের উপর আক্রমণ কেন যদি তোমরা নিরপেক্ষবাদ হও তাহলে জয় শ্রী স্লোগান দিয়ে আমার মা বোনদের উপর তোমরা হায়নার মতো কেন চাপিয়ে পড়ছো ঠিক বলুন সুতরাং ধর্ম নিরপেক্ষতাবাদ স্লোগান দিচ্ছ এটা কাজে পরিণত করো আজ থেকে যেন ভারতের কোনো মাটিতে আমার বোনের হিজাবে যেন কারো হাত না লাগে কোরআনে যেন কারো হাত না লাগে ইসলামের কোরআনে ইসলামের বিধানে তোমাদের নকর থেবা আমরা দেখতে চাই না দেখি না বলুন আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি সারা পৃথিবীতে মুসলমানরা নিরাপদ থাকবে তাদের ধর্ম নিয়ে শান্তিতে থাকবে এবং তাদের ধর্ম পালনে সারা বিশ্ববাসীকে সহযোগিতা করতে হবে আর না হয়তো মুস্কানিত বিজয় সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হয়ে মুসলমানরা পৃথিবীর সবচেয়ে উচ্চ শিখরে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা সম্মানিত হাজরিন আজকের কিছুক্ষণ নারীর উপর নারীর হেজাবে নকর থাবা কিছুক্ষণ মসজিদে কিছুক্ষণ কোরআনে কিছুক্ষণ মেরাজ নবীতে আক্রমণ করো মাঝে মাঝে সুযোগ পেলে আলেমদের জামা নিয়ে টানাটানি করো আলেমদের পাগড়ি নিয়ে তোমাদের টানাটানি শুরু হয়ে যায় মাতার এই গালে দাড়ি নিয়ে মাতার ঠুবি নিয়ে তোমরা টানাটানি করছো আমার আল্লাহকে এখন আসে না নাই হজরত মোসা আলাইসালামের লাঠি নিয়ে টানাটানি করেছিল ফিরাউন ধ্বংস হয়েছে ঠিক কিনা বলুন আবু জাহেল উদ্বা সাইবা আমার নবীর টুবি নিয়ে পাকেড়ি নিয়ে নামাজ নিয়ে টানাটানি করেছে বদর প্রান্তরে লাঞ্ছিত হয়ে তাদের লাশ দাপনের সুযোগ হয়নি আমার নবী তাদেরকে কূপের মধ্যে ফেলতে বলেছেন সুতরাং বলি মুসলমানরা নির্যাতন সহ্য করছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন দেখছেন দেখছেন কিন্তু সেই সময় সুযোগ বেশি দেবেন না হয়তো আমার গুণাহের কারণে আল্লাহ পাক আমাদের উপর একটু পরীক্ষা দিচ্ছেন কিন্তু আল্লাহ পাক যেই দিন মুসলমানদের বিজয় কবুল করে ফেলবেন সেই দিন সেই ইমাম মাহাদির সেই ইতিহাস আবার শুরু হয়ে যাবে বাইতুল মাকদিসের সেই স্বর্ণরূপা রুম সম্রাটের সেই মন্দির থেকে ফিরে আসবে আবার পৃথিবীর সর্ব জায়গায় সেই আল্লাহ আকবরের দলি উচ্চারিত হবে চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর আল্লাহ তুমি আমাদের আল্লাহ আকবরকে আমার মুস্কান বোনের আল্লাহ আকবরের সাথে কবুল করে নাও সুতরাং আল্লাহ পাক সকলকে মুসলমানদের সমস্ত আন্দোলনে সামিল হওয়ার তৌফিক দান করুন এবং পৃথিবীর কোন প্রান্তে যদি আমার মুসলমানরা নির্যাতিত হয় সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এটা ইমানই দায়িত্ব কারণ আমার নবী সাল্লা সাল্লাম হজরত উসমান রদি আল্লাহর জন্য সদ্য শত সাহাবি তারা উসমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বাই আতারি দোয়ান করেছিলেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন সারা পৃথিবীতে ইসলামের জাগরণ আবার সৃষ্টি করে দিন আমার মা বোনদেরকে পর্দার সেই ফজিলত পর্দার সেই সৌন্দর্য হেজাবের সেই সৌন্দর্য বুঝবার তৌফিক দান করুন